আল্লাহ পাক রাবুল আলমিনের মেহরবানি আল্লাহ তালা আমাদেরকে একটি মহান মাস দান করেছিলেন রমজানুল রমজানুল মুবারক রমজান মাস আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন রমজান মাস শেষ হওয়ার পরে আজকে ঈদ উল ফিতর অর্থাৎ আমাদের বাসায় রোজার ঈদের দিন হাদিস শরীফের মধ্যে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম এরশাদ ফরমান ইন্না নিকুল্লি কৌমিন ঈদান ওয়াহাদা ঈদুনা প্রত্যেক কৌমে ঈদ আছে মানে উৎসবের দিন আছে ঈদ মানে উৎসব উৎসবের দিন আছে আর আমাদের উৎসব হলো আজকের দিন ঈদুল ফিতরের দিন ঈদুল আজহার দিন বৎসরে এই দুই দিন হলো আমাদের ঈদের দিন আর সপ্তাহে ঈদের দিন হলো জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন হলো জুমার দিন আর বাৎসরিক দুই ঈদ এক ঈদের নাম হলো ঈদুল ফিতর মানে রোজার ঈদ আর ঈদুল আবহা মানে কোরবানির ঈদ এই ঈদ আল্লাপাক রাবুল রাব্বুল আলমিন শুধুমাত্র আমাদেরকে মানে হজরত মোহাম্মদ সাল্লু আলহিহ সাল্লামের দান করেছে পূর্ববর্তী উন্মতের জন্য ঈদের দিন ছিল না যখন হজরত রসুল করিম সাল্লাহ আলী হিজরত করে মদিনায় গেলেন সেখানে গিয়ে দেখেন ইহুদিরা দুই দিন উৎসব পালন করে মানে খেলাধুলা করে আমোদ ফুর্তি করে কোনো আমল না কোনো আমল না তাদের এই দিন তারা শুধুমাত্র আমোদ ফুর্তি করে খেলাধুলা করে এই এইভাবে দুইটা দিনকে উৎসবের দিন হিসাবে তারা পালন করে একদিনের নাম ছিল নওরজ আর একদিনের নাম হলো মেহেরজান এই দুই দিন এই দুই দিনকে তারা আমোদ ফুর্তির জন্য খেলাধুলার জন্য রেখেছিল হুজুর কারিম সাল্লাহ আলাইসাল্লাম আমাদের জন্য এরশাদ ফরমান যে আমাদের জন্য আল্লাপা প্রাব্য আলামী দুই দিন উৎসবের দিন নির্ধারণ করেছেন একদিন হলো ঈদুল ফিতরের দিন আর একদিন হলো ঈদুল আজহার দিন এই দিন আমাদের আমোদ ফুর্তি খেলাধুলার দিন না আমলের দিন এজন্যই অন্য হাদিসে রাসুল করিম সাল্লাহ আলাইসলামের সাদ ফরমান লিসাইমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি রোজাদারদের জন্য দুইটা খুশি তাদের জন্য রোজাদারদের জন্য যারা সারা মাস রোজা রাখছে আল্লাহ তালার হুকুম মানছে আল্লাহ তালার হুকুমের উপর চলছে হ্যাঁ কেউ রাখতে পারে না একটু অসুখের কারণে বয়স হয়ে যাওয়ার কারণে সেটা ভিন্ন কথা রোজাদারদের জন্য দুইটা খুশি একটি হলো ইফতারের খুশি ইফতারের দুই অর্থ ইফতারের দুই অর্থ এক অর্থ হলো আমরা সারা মাস যে মাগরিবের সময় যে ইফতার করছে এটাকে বলা হয় ইফতার মানে সারাদিন রোজা রাখছি সন্ধ্যার সময় খাইলাম এটাকে বলা হয় এক ইফতার এক অর্থ আর এক অর্থ হলো আমরা সারা মাস রোজা রাখছি দিনের বেলা না খেয়ে থেকেছি দিনের বেলা এক মাস আমরা খাই নাই কিন্তু মাস শেষ হওয়ার সাথে সাথে এই ঈদ উল ফিতরের দিন আমরা এই দিন খাওয়া শুরু করলাম এখন আর এই দিনে রোজা রাখা চলবে না ঈদের দিন রোজা রাখলে গুণা হবে বৎসরের মধ্যে পাঁচটা দিন আছে এই পাঁচ দিন বৎসরের মধ্যে পাঁচ দিন রোজা রাখা হারাম দুই ঈদের দুই দিন রোজার ঈদের দিন রোজা রাখা হারাম কোরবানির ঈদের দিন রোজা রাখা হারাম আর কোরবানির ঈদের দিনের পরের তিন দিন তাহলে দুই ঈদের দুই দিন আর কোরবানির ঈদের দিন থেকে দিনের পরে আরও তিন দিন এই হলো পাঁচ দিন এই পাঁচ দিন আমাদের জন্য রোজা রাখা হারাম এছাড়া বাকি যে কোনো দিন আমরা নকল রোজা রাখতে পারি আর রমজান মাস মাসে তো রোজা রাখা খরচ এজন্যই আজকে হলো খুশির দিন মানে রোজাদারদের জন্য খুশি কি খুশি যে এক মাস আল্লাহ তালা হুকুম করেছিলেন আমাদেরকে না খেয়ে থাকতে হবে দিনের বেলা আমরা হুকুম পালন করছি আল্লাহ তালা খুশি হয়ে গেলেন বললেন এখন শাহওয়ালের প্রথম তারিখ মানে আজকের দিন এখন আর তোমাদের রোজা রাখতে হবে না তোমাদের জন্য রোজা রাখা আমি নিষেধ করে দিলাম তোমরা এই এই দিন আনন্দ করবে উৎসব করবে ঈদ পালন করবে তোমরা এই দিন খাওয়া দাওয়া করবে তাহলে একটা খুশি না আমাদের যে এক মাস আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছিলেন খাওয়ার জন্য আমরা খাইতে পারলাম না আল্লাহ তালা হুকুম মানার মানতে গিয়ে আর আজকের দিন আল্লাহ তালা আমাদের জন্য খাওয়াকে হালাল করে দিলেন এখন আমরা খেতে পারবো তাহলে এটা একটা খুশি না এই হলো রোজাদারদের জন্য যে সোয়াইনি ফারহাতান রোজাদারদের জন্য দুই খুশি ফারহাতুন ইন্দা ফিতরিহি একটি হলো ইফতারের খুশি ইফতার মানে খাওয়া ইফতার মানে কি খাওয়া তাহলে এক মাস আমরা না খেয়ে থেকেছি দিনের বেলা আর আজকে আমরা খাবো আজকের আজকে সারাদিন আমরা খেতে পারবো খাওয়া কোনো নিষেধ না তাহলে এটা হলো ইফতার এই খাওয়াকে ইফতার বলা হয় এক অর্থ এক অর্থ হলো সন্ধ্যার বেলার ইফতার আর এক অর্থ হলো ঈদুল ফিতরের ইফতার আজকের দিনের খাওয়াটা তাহলে দুই খুশি একটা হলো ইফতারের খুশি আরেকটি হলো যারা আল্লাহর হুকুম মানছে রোজা রাখছে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতে তাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলমে সাক্ষাৎ দিবেন আল্লাহ তালার দিদার লাভ করবে আল্লাহ তালাকে দেখতে পাবে আল্লাহ তালাকে দেখা জান্নাতের যত নিয়ামত আছে জান্নাতের যত আনন্দ আছে যত খুশি আছে যত ধরনের যত নিয়ামত হতে পারে জান্নাতের যাওয়ার পরে সবচেয়ে বেশি খুশি লাগবে আল্লাহ তালার দিদার লাভ করবে আল্লাহ তালাকে যখন দেখা শুরু করবে জান্নাতিরা তখন হাজার হাজার কোটি কোটি বৎসর চলে যাবে সে বলতেই পারবে না কেমনে সময় গেল এত মজা লাগবে আল্লাহ তালাকে দেখে দুনিয়ার মধ্যে উদাহরণ আছে যেমন কেউ সারা রাত টিভি দেখে দেখে না কেমনে রাত শেষ হয় সে বলতে পারে না আসেন এরকম মানুষ তাহলে তার মজা লাগে বোঝা গেল ওই দেখার মধ্যে তার কি লাগে মজা লাগে এই জন্য সে সারা রাত দেখে তারপরও তার গুণও আসে না আর তার খারাপও লাগে না উদাহরণ যে মানুষ গুনার গুনার মধ্যে যদি এত মজা পায় তাহলে আল্লাহ পাক রাব্বুল আলমিনকে দেখান কি মজা হতে পারে এটা কল্পনাই করা যাবে না এই খুশি এই আনন্দ আল্লাহ পাক রাব্বুল আলমিন কাদের জন্য রাখছেন রোজাদারদের জন্য রাখছেন যারা এক মাস রোজা রাখছে তারপর আসেন আরেকটি ফজিলত রোজাদারের দুইটা ফজিলত বলি রোজাদারদের জন্য আল্লাহ পাক রাবুল আলমী জান্নাতের একটা দরজা বানিয়েছেন জান্নাতের একটা দরজার নাম হল রাইয়ান দরজার নাম কি রাইয়ান ইন্নাতিল জান্নাতি বাবান হাদিস শরীফের মধ্যে আসছে বুখারি শরীফের হাদিস ইন্নাতিল জান্নাতি বাবান বান লাহু রাইয়ান নিশ্চয়ই আল্লাপার রাবুল আলমিন জান্নাতে একটি দরজা বানিয়েছেন এই দরজার নাম হল রাইয়ান ইয়াদ হলো মিনহু ইমন এই দরজা দিয়ে প্রবেশ করবে কারা রোজাদাররা এই দরজা দিয়ে কারা প্রবেশ করবে রোজাদাররা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু এই রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদার ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না ইউকালু আইনা সাইমুন বলা হবে কোথায় রোজাদাররা রোজাদাররা কোথায় ফায়াকুমুনা তখন রোজাদাররা দাঁড়িয়ে যাবে দাঁড়াবে উঠবে তারপর ওই দরজা দিয়ে প্রবেশ করবে লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম আর রোজাদার ব্যতীত ওই রাইয়ান নামক দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না পাইরা দেখালো যখন রোজাদাররা এই দরজা দিয়ে জানলাতে প্রবেশ করবে পা এই দরজা বন্ধ করে দেওয়া হবে তালা মিয়াদুল মিম হুয়া আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না সুবাহ আল্লাহ অন্য হাদিসের মধ্যে এর পরের হাদিস এই বুখারি শরীফের হাজরত রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বর্ণনা করতেছেন জান্নাতের দরজার ব্যাপারে বলতেছেন যারা নামাজ পড়ে নামাজের নামাজিদেরকে দরজা এক দরজা ডাক দিবে নামাজিদের জন্য যে দরজা এই দরজা নামাজিদেরকে ডাক দিবে জান্নাতের দরজা জিহাদের দরজা মুজাহিদদেরকে ডাক দিবে আসো আমার দিকে আসো রোজাদারদেরকে রাইয়ান নামক দরজা ডাক দিবে এরকম যারা সদকা করে সদকার দরজা তাদেরকে ডাক দিবে হজরত আবু হকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু বললেন ইয়া রসুল্লাহ সকল জান্নাতের দরজা ডাকার প্রয়োজন নাই মানে প্রয়োজন নাই মানে কি এক দরজা দিয়ে ডাকলেই তো হয় যে কোনো এক দরজা যদি কাউকে ডাকে তাহলেও তো হয়ে যায় তার জন্য যথেষ্ট এমন কেউ কি আছে যাকে জান্নাতের সব দরজা ডাক দিবে হজরত রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের সাথ ফরমান আমি আশা রাখি জান্নাতের সমস্ত দরওয়াজা আপনাকে ডাকবে কাকে ডাকবে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আহমকে ডাকবে জান্নাতের সব দরজা আল্লাহ পাক রাব্বুল আলমে এই রোজাদারদের খুশির জন্য ঈদ দান করেছেন রোজাদারদের খুশির জন্য ঈদ দান করেছেন ঈদ উল ফিতর ইন্না লিকুল্লি কৌমিন ঈদান ওয়াহাদা ঈদুনা প্রত্যেক কৌমের জন্য ঈদ আছে আর আমাদের ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আজহা এই দুই ঈদ আজকে আবার সাপ্তাহিক ঈদের দিন জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন জুমার দিন হাদিস শরীফের মধ্যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা থেকেও ফজিলতপূর্ণ বলা হয়েছে জুমার দিনকে তাহলে একই সাথে আজকে একই সাথে আমরা সাপ্তাহিক ঈদ জুমার দিনও পেলাম একই সাথে আমরা বাৎসরিক ঈদ ঈদ উল ফিতরও পেলাম একই সাথে দুইটি ঈদ আমরা পেলাম একই সাথে এটা আল্লাহ পাক রাব্বুল আলমিনের মেহরবানি আল্লাহ তালার অনুগ্রহ এজন্যই আমরা লাভ করতে পারলাম একই সাথে ঈদের দুই দিন যাই হোক এখন যে বিষয়টা আমাদের জানা প্রয়োজন বিষয়টা হলো অনেকেই বলে থাকে অনেকে একটা ভ্রান্ত ভুল ভুল মাসলা ভুল মাসলা বলে থাকে ভুল মাসলা কি ভুল মাসলা হলো বলে থাকে যে যদি জুমার দিন ঈদ হয় জুমার দিন ঈদ হয় তাহলে ঈদের নামাজের পরে আর জুমার নামাজ পড়তে হয় না অনেকে বলে থাকে আমাদের সমাজে এ কথাটা প্রচারিত হয়ে গেছে জুমার দিন যদি ঈদ হয় তাহলে ঈদের নামাজ পড়লেই যথেষ্ট জুমার নামাজ নাকি পড়তে হয় না জুমার নামাজ নাকি মাফ হয়ে যায় এটা হলো ভুল মাস আলা কারণ জুমার নামাজ তো ফরজ একদম অজপাড়া গায়ে যদি গ্রাম হয় যেখানে সুযোগ সুবিধা কিছু নাই বড় গ্রামের মধ্যে অনেক সুযোগ সুবিধা থাকে চিকিৎসার সুবিধা থাকে তারপর অন্যান্য সুবিধা থাকে সব আসবাবপত্র জিনিসপত্র পাওয়া যায় সেখানে জুমার নামাজ পড়তে হয় যেখানে কোনো ধরনের সুযোগ সুবিধা নাই একদম অজপাড়া গা একদম গ্রাম তাদের জন্য শুধুমাত্র জুমার নামাজ পড়তে হয় না কিন্তু যারা বলে থাকে যে যেদিন ঈদের নামাজ যেদিন জুমার দিন যদি জুমার দিন ঈদের দিন হয় তাহলে ঈদের নামাজ পড়লেই যথেষ্ট হয়ে যায় জুমার নামাজ পড়তে হয় না সেটা ভুল মাসালা তারা দলিল পেশ করে একটি ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনায় হজরত রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম কিছু সংখ্যক ওই গ্রামের মানুষদেরকে বলেছিলেন যারা দূর থেকে আসত গ্রামের মানুষ গ্রামাঞ্চলের মানুষ দূরের মানুষ তারা যখন হুজুর সাল্লাহ আলাই সাল্লামের কাছে আসতো জুমার নামাজ পড়ার জন্য আসতো তাদের জন্য তাদের খাতিরে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম জুমার নামাজ তাড়াতাড়ি করে নিতেন আউ্বা লক্ষ্যে ঘটনাক্রমে যখন জুমার দিন ঈদ হলো ঈদের দিন হয়ে গেল সেদিন হুজুর সাল্লাহ আলাইসাল্লাম তাদেরকে বললেন তাদের জন্য তো জুমার নামাজও ফরজ না তাদের জন্য ঈদের নামাজও আজিব না তাদেরকে বললেন ঈদের নামাজের পরে এখন তোমাদের ইচ্ছা তোমরা যদি চাও জুমার নামাজ পড়তে পারো অথবা তোমরা চাইলে জুমার নামাজ না নাও পড়তে পারো এটা শুধুমাত্র তাদের জন্য ওই সমস্ত গ্রামের মানুষের জন্য যাদের উপর জুমা ফরজ না যাদের উপর ঈদের নামাজ ওয়াজিব না তাদেরকে হজুর সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন শুধুমাত্র তাদের জন্য এ মাস আল্লাহ কিন্তু ডালা কিন্তু ডালাও পাবে ব্যাপকভাবে সবার জন্য এই মাস আল্লাহ না এজন্য জুমার দিন যদি ঈদের দিনও হয় তাহলে ঈদের নামাজও পড়তে হবে জুমার নামাজও পড়তে হবে তারপর হলো আরেকটি মাসালা অনেকে একই দিন বলে থাকে যে সারা বিশ্বে একই দিন একই সাথে রোজা রাখব একই সাথে ঈদ করব যেমন সহজভাবে সহজভাবে বলি যে সৌদি আরবের সাথে আমরা রোজা রাখা শুরু করব সৌদি আরবের সাথে আমরা ঈদ করব এটাও বলুন রাস্তা কারণ সব দেশে একসাথে সন্ধ্যা হয় না সব দেশে একসাথে সন্ধ্যাও হয় না সব দেশে একসাথে সকালও হয় না এজন্যই কোরআন শরীফের মধ্যে আল্লাপাক রাব্বুল আলমিনের সাথ ফরমান ওয়াস কা আনিল আহিল্লা লোকেরা আপনাকে নতুন চাঁদ সমূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে এখানে বিশেষভাবে লক্ষণীয় শব্দ হলো চাঁদ সমূহ আহিল্লা আহিল্লা হলো বহু বচন হেলাল নতুন চাঁদকে বলে হেলাল আরবিতে নতুন চাঁদকে বলা হয় হেলাল আর বহু বচনে হয় আহিল্লা আল্লাপাক রাবুল আলমিনাশাদ আলুলাকা আহিল্লা আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে কি সম্পর্কে নতুন চাঁদ সম্পর্কে না নতুন চাঁদ সমূহ সম্পর্কে নতুন চাঁদ সমূহ সম্পর্কে তাহলে বোঝা গেল সারা বিশ্বে একসাথে এক চাঁদ উঠে না যেরকমভাবে সব দেশে একসাথে সন্ধ্যা হয় না যে দেশে সন্ধ্যা হয় যে দেশে চাঁদ দেখা যায় ওই দেশের জন্য নতুন চাঁদ বাংলাদেশে চাঁদ দেখা গেলে বাংলাদেশের জন্য নতুন চাঁদ সৌদি আরবে চাঁদ দেখা যখন যখন দেখা যাবে নতুন চাঁদ তখন তাদের জন্য এটা নতুন চাঁদ লন্ডনে যখন দেখা যাবে তখন তাদের জন্য নতুন চাঁদ যে দেশে যখন দেখা যাবে সেই দেশের জন্য নতুন চাঁদ তাহলে চাঁদ নতুন চাঁদ একসাথে কয়টা হবে অনেকটা হয়ে গেল এই অনেকটাকেই বলা হয় বহু বচন এটাই ইঙ্গিত আয়াতের মধ্যে যে নতুন চাঁদ একটা হয় না নতুন চাঁদ অনেকটা হয় আরেকটি ঘটনা মুসলিম শরীফের মধ্যে আসছে হজরত কুরাইব রহমতুল্লাহ আলহী বিখ্যাত তাবি ছিলেন কোনো এক কাজে মদিনা থেকে ওনাকে পাঠানো হলো সিরিয়ায় শাম দেশে হজরত মোয়াবিয়া রাজি আল্লাহ তালাহুর কাছে যখন তিনি মদিনা থেকে শামে চলে গেলেন শামে যাওয়ার পরে রমজান শুরু হলো রমজানে চাঁদ দেখলেন রোজা রাখা শুরু করলেন রমজানের শেষ দিকে আবার মদিনায় চলে আসলেন মদিনায় আসার পর হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালুমা রমজানের চাঁদ সম্পর্কে প্রশ্ন করলেন যে আপনি কোন দিন চাঁদ দেখেছেন তিনি বলেন আমরা চাঁদ দেখেছি শুক্রবার সন্ধ্যায় বলে আপনি একা দেখেছেন না আমি একা দেখি নাই লোকের অন্যান্য লোকেরাও দেখেছে হজরত মহাবিয়া রাজি আল্লাহ তালু দেখেছে এবং হজরত মহাবিয়া রাজি আল্লাহ তালু সহ অন্যান্যরা সবাই শনিবার থেকে রোজা রাখছে চাঁদ দেখা হয়েছে শুক্রবার সন্ধ্যায় রোজা রাখা হয়েছে শনিবার থেকে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনুমা বললেন আমরা এখানে মদিনায় চাঁদ দেখেছি শনিবার সন্ধ্যায় কখন দেখছেন শনিবার সন্ধ্যায় আর আমরা রোজা শুরু করেছি রবিবার থেকে তাহলে আমরা যদি উনত্রিশ রমজানের সময় চাঁদ দেখি তাহলে পরের দিন আমরা ঈদ করব আর যদি উনত্রিশ রমজানের সময় চাঁদ না দেখি তাহলে আমরা তিরিশ পূর্ণ করব ওনাকে প্রশ্ন করা হলো তিনি বললেন প্রশ্ন করা হলো যে হজরত মোয়াবিয়া রাজি আল্লাহ তালা দেখলেন চাঁদ উনার চাঁদ দেখা কি যথেষ্ট না তিনি বললেন না এটা যথেষ্ট না কারণ হুজুর সাল্লাহ আলাইসলাম আমাদেরকে এটাই করতে আদেশ দিয়েছেন কি করতে আদেশ দিয়েছেন ইদা আই তুমুহু ফাসুমু ও ইদা আই তুমুহু ফাফতিরু এটা বুখারি শরীফের আদেশ মুসলিম শরীফের হাদিসের ঘটনা বললাম আর এই হাদিসের ব্যাখ্যা বুখারি শরীফের আদিসের মধ্যে যে ইদা আই তুমুহু ফাসুমু যখন তোমরা চাঁদ দেখবে তখন রোজা রাখবে যখন তোমরা চাঁদ দেখবে তখন ঈদ করবে তাহলে কোরআনের আয়াতের ইঙ্গিত মুসলিম শরীফের সাহাবাই কেরামের ঘটনা এবং বুখারি শরীফের শুধুমাত্র একটা আদেশ বললাম বুখারি শরীফের কিতাব সৌম অর্থাৎ সোম অধ্যায় রোজা অধ্যায়ের চাঁদ দেখা প্রসঙ্গে অনেক কয়েকটা আদেশ পড়ছি আমি গতকালকেই পড়ছি আজকে সকালেও পড়ছি চাইলে দেখে নেবে আমি ডাইরেক্ট বুখারি শরীফ থেকে বলতেছি হাদিস দেখে পরে এসে বলতেছি অন্য কোনো বই থেকে না যে বইয়ের মধ্যে লেখা আছে যে বুখারি শরীফের এত নম্বর হাদিস এত নম্বর হাদিস থেকে উনি বলে দিলেন অন্য বই থেকে এরকম না আমি ডাইরেক্ট বুখারি শরীফ থেকে হাদিস পরে এসে বলতেছি ডাইরেক্ট মুসলিম শরীফ থেকে হাদিস পরে এসে বলতেছি তাহলে এই ঘটনা দ্বারা বোঝা গেল যে সৌদি আরবে চাঁদ দেখা গেলেই বাংলাদেশে ঈদ করা যাবে না সৌদি আরবে চাঁদ দেখা গেলেই বাংলাদেশে রোজা রাখা শুরু করা যাবে না বরং যে দেশে চাঁদ দেখা হবে সেই দেশে রোজা রাখবে যে দেশে চাঁদ দেখা হবে সেই দেশে ঈদ করবে আমার দেশের হিসাব আমার জন্য দুইটা মাসলা পরিষ্কার হয়ে গেল একটি হলো জুমার দিন ঈদ হলে ঈদের নামাজও পড়তে হয় জুমার নামাজও পড়তে হয় আরেকটি হলো একই দিনে সারা বিশ্বে একই দিনে একই সাথে রোজা শুরু করা যাবে না একই সাথে একই দিনে সারা বিশ্বে একই সাথে ঈদ করা যাবে না এখন যারা সৌদি আরবের সাথে বাংলাদেশে ঈদ করছে তারা কয়েকটা কবিরা গুণা করছে যারা সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশে ঈদ পালন করছে এক তো তারা রোজা রাখে নাই রোজার দিন রোজা রাখে নাই রোজা ভঙ্গ করেছে বিশাল বড় কবিরা গুণা করছে রোজার দিন রোজা না রাখে ঈদ করছে যেদিন রোজা রাখার কথা ছিল এক তো রোজা রাখে নাই রোজা ভাঙছে আরেক তো এই দিন তারা ঈদ পালন করছে আরেকটি কবিরা গুণা তারপরে আবার আজকে ঈদের দিন ঈদের দিন আবার তারা ঈদের নামাজ পড়বে না আজকে ঈদের দিন কোনো ঈদের আমল করবে না আরেকটা কবিরা গুণা আর এই এইরকম বিভ্রান্তি সরিয়ে মানুষের মধ্যে এই যে একই সাথে ঈদ করতে হবে সৌদি আরবের সাথে এরকম একটা বিভ্রান্তি সরিয়ে মানুষকে যে দুকাবাজি করতেছে মানুষের কাছে ভুল ব্যাখ্যা দিতেছে হাদিসের অপব্যাখ্যা দিতেছে হাদিসের মানুষের কাছে ভুল মাসালা করতেছে বলতেছে যতজন মানুষ তার কথা শুনে এই ভুল আমল করবে সবার গুণা তার গাড়ে আসবে এখন আসেন ঈদের দিন সকালকের সকালের ফজিলত হাদিস শরীফের মধ্যে রাসুল করিম সাল্লাহ ফরমান যখন ঈদের দিন হয় ঈদ উল ফিতরের দিন হয় তখন আল্লাহ পাক রাব্বুল আলমিন ফেরেস্তাদের মজলিসে ফেরেস্তাদেরকে নিয়ে গর্ব করেন আমাদেরকে নিয়ে ফেরেস্তাদের সাথে গর্ব করে কেন গর্ব করেন কারণ মানুষ সৃষ্টির পূর্বে ফেরেস্তারা আল্লাহ পাক রাব্বুল আলমিনের কাছে আপত্তি জানিয়েছিল যে আপনি এমন জাতি কেন সৃষ্টি করবেন যারা দুনিয়াতে এসে আপনার নাফরমানি করবে গুনাহ করবে এই জন্য আল্লাহ তালা তাদের সাথে তাদের গৌর গর্ব করেন যে দেখো তারা গুণা করে নাই আমি আল্লাহ তালা হুকুম করেছিলাম তারা এক মাস রোজা রাখছে আমি আল্লাহ তালার হুকুম পালন করতে গিয়ে তারা না খেয়ে থাকছে সারাদিন আমি আল্লাহ তালার হুকুম পালন করতে গিয়ে তারা বিশ রাকাত করে তারা নামাজ পড়েছে প্রতিদিন আর এখন আমি আল্লাহ পাক রাব্বুল আলমিনের হুকুম পালন করার জন্য তারা ঈদগাহে জমা হয়েছে যদিও আমরা বিশেষ কারণে মসজিদে নামাজ পড়তেছি উত্তম হলো ঈদগাহে নামাজ পড়া فقال يا ملائكتي ما جزاء وجير وفى عملي عمله আল্লাহ পাক রাব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলেন জিজ্ঞাসা করেন হে আমার ফেরেস্তারা তোমরা বলো যে মজদুর তার কাজ পুরাপুরি করেছে তার বিনিময় কি হতে পারে তার বদলা কি দেওয়া যেতে পারে তখন ফেরেস্তারা জবাবে বলেন কালু রাব্বানা জাযাউহু আন ইউফা আজরুহু তখন বলেন হে আমাদের পরবার দেগার যে তার কাজ পুরাপুরি করেছে তাকে পুরাপুরি বদলা দেওয়া হোক قال ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي عليهم হে আমার ফেরেশতারা আমার বান্দারা আমার বান্দিরা আমি তাদের উপর যে কাজ ফরজ করেছিলাম তারা তা পরিপূর্ণভাবে আদায় করেছে অর্থাৎ রোজা রোজা ফরজ করেছিলাম তা পরিপূর্ণভাবে তারা আদায় করেছে এরপর তারা তাকবির বলতে বলতে ঈদগাহের দিকে নামাজের জন্য বের হয়েছে দোয়ার জন্য বের হয়েছে আমি আল্লাহ তালার কাছে দোয়া করার জন্য তারা বের হয়েছে وعزتي وجلالي وكرمي وعلوي وارتفاع مكاني لأجيبنهم وعزتي আমার ইজ্জতের কসম ওয়া জালালি আমার জালালিয়তের কসম ওয়া কারামি আমার বুজুর্গির কসম ওয়া উলুবি আমার উচ্চ মর্যাদার কসম ওয়ার তিফাই মাকানি আমার উচ্চ আসনের কসম কতটা কসম আল্লাহ তালা গাইছেন তারপর বলেন না উজি বা না হোম আমি অবশ্যই তাদের দোয়া কবুল করব অন্য আদেশে আসছে আখেরাতের ব্যাপারে আজকে বান্দা যা দোয়া করবে আল্লাহ তালার কাছে সমস্ত দোয়া আল্লাহ তালা পুরা করবে আখেরাতের ব্যাপারে আর দুনিয়ার ব্যাপারে আমরা আল্লাহ তালার কাছে যা চাইব আল্লাহ তালা বলেন বান্দার জন্য যা ভালো হবে যা মঙ্গল হবে আমি তা তাকে দান করবো দুনিয়ার ব্যাপারে কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমার আমার চেয়ে আল্লাহ তালা ভালো বুঝেন এজন্য দুনিয়ার ব্যাপারে আমি অনেক দোয়া করি আল্লাহ তালার কাছে অনেক সময় সবগুলা পুরা হয় না আল্লাহ তালা জানেন কখন কোনটা আমার জন্য পুরা হলে দোয়া দোয়া পূর্ণ হলে কোন দোয়া কবুল হলে আমার জন্য ভালো হবে সেটা আল্লাহ তালা জানেন তাই যে সমস্ত দোয়া কবুল হয় না সে সমস্ত দোয়া আসলে কবুলই হয় সেগুলো আরও বেশি কবুল হয় কারণ যে সমস্ত দুয়ার সোয়াব আল্লাপাক রাব্বুল আলমিন রিজার্ভ করে রেখে দেন আখেরাতে আমাদের জন্য যখন বান্দা আখেরাতে গিয়ে দেখবে যে সমস্ত দুয়া দুনিয়াতে আমার কবুল হয় নাই এই সমস্ত দুয়ার বিনিময়ে আল্লাহ পাক রাব্বুল আলমিন এত বিশাল পরিমাণ আমার জন্য জমা করে রাখছেন তখন বান্দা আফসুস করবে কেন আমার দুনিয়াতে দোয়া কবুল হলো এভাবে আফসুস করবে আজকে দুনিয়াতে আমরা আফসুস করি আমার দোয়া কেন কবুল হয় না আজকে আমরা আফসুস করি কি যে আমার দোয়া কেন কবুল হয় না আর আখেরাতে গিয়ে যখন দেখবে আমার যে সমস্ত দোয়া কবুল হয় নাই ওই সমস্ত দোয়ার বিনিময়ে আল্লাহ পাক রাব্বুল আলমিন সোয়াবের বিশাল ভান্ডার আমার জন্য রাখছেন তখন সে সেখানে গিয়ে আফসুস করবে দুনিয়াতে আমার দোয়া কেন কবুল হলো যদি একটা দোয়া কবুল না হতো তাহলে আমার জন্য সোয়াবের আরও বিশাল ভান্ডার থাকত যাই হোক তারপর আল্লাহ পাক রাব্বুল আলমের পক্ষ থেকে বলা হয় এর যে কাদ গাফার কোন তোমরা ফিরে যাও আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিলাম ওবাদ্দালতু সাইয়্যাতিকুম হাসানাত আর তোমাদের সমস্ত গুণাকে শুধু মাফ না একটা হলো গুনাহ মাফ করে দিলেন আর একটি হলো তোমাদের সমস্ত গুণাকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম গুনাহ মাফ হলো আবার গুণাগুলো নেকি হয়ে গেল কেমন মেহেরবান আল্লাহ তারপর বলেন নজর সাল্লাম তখন মানুষ ঈদগাহ থেকে ফিরে যায় তার বাড়ির দিকে যে সে মাফ পেয়ে গেল তার কোনো গুণা নাই এই হলো আজকের ঈদের দিনের ফজিলত সবচেয়ে বেশি ফজিলত হলো এই আদিসের মধ্যে আর অনেক আলোচনা বাকি রয়েছে আর সময় শেষ হওয়ার পথে আটটার সময় টাইম দেওয়া হয়েছে আটটার সময় আমাদের ঈদের জামাত শুরু হয়ে যাবে এজন্য আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই যারা যারা আমরা রোজা এক মাস চলে গেছে অনেকে আমরা রোজা রাখছি কোনো কারণে রোজা কাজা হয়েছে কোনো কোনো কারণে রোজার কাফারা আদায় করতে হবে কোনো কারণে রোজার ফিদিয়া দিতে হবে এগুলো কিছু আমাদের জানা দরকার যদি কেউ শরীয়ত কোনো অজর নাই এমনি সে রোজা রাখে নাই এমনি সে রোজা রাখে নাই রোজা ছেড়ে দিল তাহলে তার উপর এক রোজার বিনিময়ে এক রোজা রাখতে হবে রোজা রাখে নাই প্রথম থেকে প্রথম থেকেই রোজা রাখে নাই মানে সেহেরি খায় নাই সে রোজার কোনো নিয়তি করে নাই রোজাই রাখে নাই তাহলে তার জন্য কাজা হলো এক রোজার বিনিময়ে পরবর্তীতে আরেকটি রোজা রাখবে এটা হলো কাজা এটা হলো রোজার কাজা আর কোনো কোনো ক্ষেত্রে কাজাও করতে হয় আবার কাফারাও দিতে হয় কাজা বুঝলাম এক রোজার বিনিময়ে আরেকটি রোজা রাখা পরবর্তীতে সেটাকে বলা হয় কাজা কাফারা বলা হয় একাধারে ষাটটা রোজা ষাটটা মানে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এই ষাটটা একাধারে ষাটটা ষাটটা রোজা রাখতে হবে মাঝখানে যদি ভাঙ্গে তাহলে আবার এক থেকে শুরু করতে হবে এটা হলো কাফারা কাফারা কার জন্য অনেক কারণ আছে কাজার অনেক কারণ আছে সেগুলো বলার সময় নাই এখন বলাও যাবে না আর কাফারও অনেক কারণ আছে কোন কোন কারণে রোজার কাফারা করতো একটা কারণ বলি যদি কেউ রোজা রেখে ইচ্ছাকৃতভাবে রোজা ভাঙ্গে রোজা রাখছে সেহরি খাইছে নিয়ত করছে রোজা রাখবে কিন্তু দিনের বেলা ইচ্ছা করে এমনি কোনো কারণ নেই এমনি রোজা ভাঙছে তাহলে তার উপর কাজাও করতে হবে আবার কাফারাও করতে হবে কাজা কি এক রোজার বিনিময়ে এক রোজা রাখা কাফারা কি একা একাধারে ষাটটি রোজা রাখা এই গেল কাজার কাফারার আলোচনা এখন কথা হলো কারো অসুবিধা হয়েছে কেউ অসুস্থ হয়েছে অথবা কোনো মাজুরিয়তে টাকার কারণে কোনো অজর টাকার কারণে সে রোজা রাখতে পারে নাই একদিন রোজা রাখতে পারে নাই বা সাত দিন রোজা রাখতে পারে নাই বা পনেরো দিন রোজা রাখতে পারে নাই বা তিরিশ দিনই রোজা রাখতে পারে না অসুবিধার কারণে তার অসুস্থতার কারণে বা অন্য কোনো অসুবিধার কারণে শরীর সম্মত কোনো অসুবিধার কারণে সে রোজা রাখতে পারে না সেও যদি তার শক্তি থাকে তার শরীরে যদি শক্তি থাকে তাহলে পরবর্তীতে সে যদি পারে রোজা রাখতে তাহলে পরবর্তীতে একটি একটির বদলে একটি রোজা রাখবে এরকমভাবে তিরিশটি হলে তিরিশটির বদলে তিরিশটা রোজা রাখবে তাহলে তার আদায় হয়ে যাবে এখন পরবর্তীতেও যদি সে অসুস্থতার কারণে সে রোজা রাখতে সক্ষম না হয় তাহলে তার জন্য ফিদিয়া ফিদিয়া কি সহজভাবে ফিদিয়া হলো এক রোজার বদলে একটা ফিতরা এক রোজার বদলে একটা ফিতরা পরিমাণ সদকা করতে হবে ফিতরা মানে সর্বনিম্ন বলেছিলাম সত্তর টাকা যাদের উপর ফিতরা ওয়াজিব যাদের উপর ফিতরা ওয়াজিব তারা ঈদের দিন ঈদের নামাজের আগে আগে আদায় করে দিলে ভালো সব বেশি হবে যদি কেউ আদায় করতে পারে না এখনও ঈদের নামাজের পরেও আদায় করে দিবেন তখন সময় নাই ফিতরারও আলোচনা করা উচিত ছিল যে রোজা রাখতে সক্ষম না পরবর্তীতে কোনো কারণে অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই পরবর্তীতেও রোজা রাখতে পারবে না এমন বয়স হয়ে গেছে বা অসুস্থ তাহলে সে কি করবে এক রোজার বদলে একটা ফিদিয়া দিবে এক ফিদিয়া কি পরিমাণ সর একটি ফিতরা পরিমাণ একটি ফিতরা পরিমাণ মনে করো সত্তর টাকা করে ধরে নিলাম তাহলে এক রোজার বদলে এক সত্তর আরেক রোজার বদলে আরেক সত্তর টাকা আরেক রোজার বদলে আরেক সত্তর টাকা এরকমভাবে প্রতিদিন একদিন একদিন একদিন একদিন করে দিয়ে দিবে দান করে দান সদকা করে দিবে তাহলে তার এটা আদায় হয়ে যাবে এখন কেউ অসুস্থতার কারণে রোজাও রাখতে পারে নাই আবার পরবর্তীতে তার শক্তি নাই পরবর্তীতে রোজাও রাখতে পারবে না আবার তার অর্থ সম্পদও নাই সে ফিদিও দিতে পারবে না ফিতরা পরিমাণ যে টাকা সে দান করবে এই পরিমাণ টাকাও তার কাছে নাই সে গরিব হতে পারে না এরকম সে কি করবে তার জন্য কিছু করার নাই সে আল্লাহ তালার কাছে মাফ চাইবে আল্লাহ আমি আমার কোনো সামর্থ্য নাই না রোজা রাখারও সামর্থ্য আছে না ফিদিয়া দেওয়ারও সামর্থ্য আছে আপনি আমাকে মেহরবানি করে মাফ করে দিন আল্লাহ তালা তাকে মাফ করে দিন ফিতরা হলো সংক্ষেপে বলে দিই দুই এক মিনিট যা অসুবিধা না ফিতরা আজকে ঈদের দিন সকালবেলা আজকে ঈদের দিন সকালবেলা কারো কাছে যদি নেশা পরিমাণ মালের মালিক নেশা পরিমাণ সম্পদ থাকে মানে সে যদি নেশা পরিমাণ মালের মালিক হয় নেশা পরিমাণ বলতে সহজভাবে সহজ কথায় পঞ্চাশ হাজার টাকার সম্পদ আছে তার কাছে সোনা আছে রূপা আছে টাকা পয়সা আছে এগুলো সব মিলিয়ে দেখা যায় মোটামুটি তাই সে পঞ্চাশ হাজার টাকা বা এর চেয়ে বেশি টাকার মালিক সম্পদের মালিক শুধু সোনা থাকলে এক হিসাব বলেছিলাম আমি পূর্বে আর শুধু রূপা থাকলে এক হিসাব সাড়ে বায়ান্ন তোলা রূপা আর শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত তোলা সোনা এখন শুধু সোনা আছে আর টাকা পয়সা নাই এরকম মানুষ খুব কম আছে শুধু রূপা আছে আর টাকা পয়সা নাই এরকম মানুষও খুব কম আছে কিন্তু কিছু সোনা আছে কিছু রূপা আছে বা কিছু টাকা আছে অথবা কিছু সোনা আছে টাকা আছে রূপা আছে টাকা আছে এরকম মিশ্রিত বেশিরভাগ সবাই তা তাহলে মোটামুটি সোনার দাম কত রূপার দাম কত কত হতে পারে আমার কাছে কত টাকা আছে সব মিলে যদি পঞ্চাশ হাজার টাকার মালিক আমি ঈদের দিন সুবে পরে মালিক হয়ে যাই তাহলে আমার উপর ফিতরাও আজিব আজকে সকালে ঈদের দিন সকালবেলা যদি আমার উপর আমার কাছে এই পরিমাণ সম্পদ থাকে তাহলে আমার উপর ফিতরা দেওয়া উচিত সর্বনিম্ন সর্বনিম্ন ফিতরা পরিমাণ হলো একজনের জন্য সত্তর টাকা যদি আমার ঘরে পাঁচজন থাকি তাহলে পাঁচ সত্তরে তিনশো পঞ্চাশ টাকা আমি ফিতরা আদায় করে দেবো ফিতরা কাকে দেবো গরিব মিসকিন গরিব মিসকিনকে দিব আত্মীয় স্বজনকে দেওয়া দেওয়া যাবে কোন আত্মীয় স্বজন বাবা মাকে দেওয়া যাবে না দাদা দাদি নানা নানিকে দেওয়া যাবে না উপরের দিকে কাউকে দেওয়া যাবে না নিচের ছেলে মেয়েকে তাদের ছেলে মেয়ে তাদের ছেলে মেয়ে কাউকে দেওয়া যাবে না ভাইকে দেওয়া যাবে বোনকে দেওয়া যাবে বলেছিলাম আমি তারপর আবার রিপিট করতেছি চাচাকে দেওয়া যাবে মামাকে দেওয়া যাবে খালা খালুকে দেওয়া যাবে মামা মামিকে দেওয়া যাবে চাচা চাচিকে দেওয়া যাবে বাতিজা বাতিজিকে দেওয়া যাবে বাগনা বাগনিকে দেওয়া যাবে এরকমভাবে সাইটে যারা আছে তাদেরকে দেওয়া যাবে দিয়ে দেওয়া ভালো যারা দিতে পারি না ঈদের আগে নামাজের আগে তারা পরেও দিয়ে দেবো আদায় এটা ওয়াজিব আমার উপর ওয়াজিব থাকবে যদি না দেয় তাহলে আমি গুণাকার হব এখন সময় শেষ হয়ে গেছে এখন সংক্ষিপ্তভাবে ঈদের নামাজের নিয়মটা বলে দিই ঈদের নামাজের নিয়ম হলো আমি নিয়ত করে নেব ঈদ উল ফিতরের দুই রাখাত ওয়াজিব নামাজ এই ইমাম সাহেবের পেছনে পড়তেছে ঈদ উল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ এই ইমাম সাহেবের পেছনে পড়তেছি আল্লাহ আকবর ইমাম সাহেবের সাথে বলবো আল্লাহ আকবর এরও নিয়ম কেউ যদি ঈদুল ফিতরও বলতে পারেন না শুধু বলবেন ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ ইমাম সাহেবের পেছনে পড়তেছি তাও যদি বলতে পারেন না আরও সহজ করে ইমাম সাহেবের সাথে ইমাম সাহেব যে নামাজ পড়তেছেন আমি ওই নামাজ পড়তেছি ইমাম সাহেবের সাথে ইমাম সাহেব যে নামাজ পড়তেছেন আমি ওই নামাজ পড়তেছি বস আর আর কি সহজ করা যায় আচ্ছা নিয়ত হয়ে গেল এখন ইমাম সাহেব আল্লাহ আকবর বলে প্রথমে কি করবেন হাত বাঁধবেন আল্লাহ আকবর বলে হাত বাঁধলাম তারপরে সুবাহানাক আল্লাহমা পড়বেন ইমাম সাহেব সবাই আল্লাহ আকবর বলে হাত বাঁধবো প্রথমেই প্রথম তাকবিরে যখন আল্লাহ আকবর বলে সবাই হাত বাঁধবো ইমাম সাহেব পড়বেন সুবাহ আল্লাহ পরে আবার ইমাম সাহেব বলবেন আল্লাহু একবার বলে হাত ছেড়ে দেবেন আবার আল্লাহু একবার বলে হাত ছেড়ে দেবেন তারপরে আল্লাহু একবার বলে হাত বাঁধবেন তাহলে চারটা তাকবির হবে এখানে একটা হলো তাকবিরে তাহরিমা প্রথমটা নামাজে দুকার তাকবির প্রথম তাকবিরে হাত বাঁধব বাকি দুই তাকবিরে হাত সারব আর পরের তাকবির চার নম্বর তাকবিরে আবার হাত বাঁধব চার তাকবির বোঝা গেছে আবার বলি প্রথম তাকবিরে আল্লাহ আকবর বলে হাত বাঁধব ইমাম সাহেব পড়বেন যা পড়ার পড়বেন তারপরে দুই নম্বর তকবিরে হাত সারব তিন নম্বর তকবিরে আল্লাহ আকবর বলে হাত সারব চার নম্বর তকবিরে আল্লাহ আকবর বলে হাত বাঁধব বাস পিছনে যারা আছেন আর কোনো কাজ নাই এখন ইমাম সাহেব সুরাকেরাত পড়বেন তারপরে এক রাখাত শেষ করবেন দুই রাকাতের জন্য উঠবেন সুরাকেরাত পড়বেন তারপরে রুকুতে যাওয়ার আগে দ্বিতীয় রাখাতে দুই নম্বর রাখাতে রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব তাকবির বলবেন তিনটা প্রথমে আল্লাহ আকবর বলে একবার হাত সারবেন আবার আল্লাহ আকবর বলে হাত সারবেন দুই নম্বর আবার আল্লাহ আকবর বলে হাত সারবেন তিন নম্বর শেষ তিন তকবির শেষ তারপরে আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন এই হলো দ্বিতীয় রাখাতের নিয়ম আবার বলি দ্বিতীয় রাখাতে রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে হাত উঠিয়ে হাত সারবে একবার আল্লাহ আকবর বলে আবার হাত উঠিয়ে হাত সারবেন দুইবার আবার আল্লাহ আকবর বলে হাত উঠিয়ে হাত সারবেন তিনবার তারপরে আল্লাহ আকবর বলে চার নম্বর তকবিরে রুকুতে চলে যাবে আরও সহজ করে দেই ইমাম সাহেবের পিছনে যারা আছে ওনারা দেখবেন ইমাম সাহেব কেমনে হাত উঠায় কেমনে হাত সারে ডাইনে বামে এরকম দেখে এই এই রাখাত পূর্ণ হয়ে যাবে দুই নম্বর কাতারে যারা থাকবেন তারা প্রথম কাতারের লোকদেরকে দেখবেন কেমনে তারা হাত উঠান আর হাত সারেন হাত বাজেন প্রথম কাতারকে দেখবেন দ্বিতীয় কাতার দ্বিতীয় কাতারকে দেখবেন তৃতীয় কাতার তৃতীয় কাতারকে দেখবেন চতুর্থ কাতার চতুর্থ কাতারকে দেখবেন পঞ্চম কাতার এরকম যত লম্বা হতে পারে কোনো সমস্যা নেই এরকম সাহাবাহিক গ্রামেরও আমল ছিল এটাও হুজুর সাল্লা আমাদেরকে শিখিয়েছে যে এরকমভাবে প্রথম থেকে নিয়ে আমরা সবাই লক্ষ্য করিব প্রথম কাতার থেকে নিয়ে যদি সবাই খেয়াল করি তাহলে আর কারো ভুল হবে না ইনশাল্লাহ কারো ভুল হবে আর আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিকতা ফরমান আমিন ওয়াহরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলমিন সংক্ষিপ্তভাবে আরেকটি কথা প্রথমে নামাজ পড়া হবে দুই রাখাত নামাজ এখন শুরু হয়ে যাবে দুই রাখাত নামাজ যে নিয়মে বলছি এই নিয়মে শুরু হয়ে যাবে তারপরে খুতবা শুরু হবে খুতবার সময় তাকবির বলা হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম এই তাকবিরের সময় এই তাকবিরের সময় আমরা কি তাকবির বলবো না খুতবার সময় চুপ থাকবো চুপচাপ থাকবো ওয়াজিব কোনো কথা বলবো না আর নামাজের পরের আলা হলো কোনো কুলাগুলি করব না ঈদের নামাজের পরের আলা হলো কি করব না কুলাগুলি করব না কুলাগুলি করা ঈদের কোনো সুন্নত না ঈদের নামাজের পরে বারবার বলতেছি ঈদের নামাজের পরে কেউ কোনো কুলাগুলি করব না আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার কথা ফরমান আমিন ওয়াহুদ আলহামদুলিল্লাহ রবিল আলমিন